আমি প্রেমিক আমি কবি তুমি সিরিয়াস ভাবে দেখো সবই আমি গেম খেলে সারা রাত জাগি তুমি পড়ু আমি বেজায় রাগি আমি বিড়িখোর আমি আড্ডাবাজ পরশ